সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল বলছেন কেউ যদি পরে আলিফ লাম মিম তার আমল নামায় তিন দশে তিরিশটা লেখা হয়ে যায় নেকি লেখা হয় দুর্ভাগ্য মুসলিম জাতি আমরা এই বাক্যগুলি এই কোরআনের সবকগুলি না শিখাইয়া আমরা শিখেছি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই এই নিমক হারামি ফরা আর কত ফরাইবেন ওর বাপের বিয়ে করাইতে সময় তো ওর দাদায় দুইশো জন চারশো জন বরযাত্রী খাওয়াইয়া সাদাবাজি করছে একবার করে নাই মেয়ের বাবায় সুদের টাকা এনে ব্যাংক থেকে বা এনজিও থেকে তারপরে দুশো জন বরযাত্রী খাওয়াইছে কথা ঠিক কিনা এটা বরযাত্রী তো নয় এটা সাদাবাজি আবার এখন কবিতা শিখাইতেছে বাচ্চারে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় এই আমি বলি এইটা শিখেলেন কেন এইটা না শিখে আপনি এটা বলতে পারেন নাই আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে নিজের গড় খায় এ হারামি বুদ্ধি মামার বাড়িতে যাইব বাচ্চা নিয়ে যাইব সন্ধ্যায় কব স্ত্রীর তুই যা বাপের বাড়িতে আমি যাই শ্বশুর বাড়িতে ঘুরে ফিরে সব শ্বশুর মানে মামার বাড়ি এই জন্য প্যারোডি কবিতা সার মজার আই ছেলেরা আই মেয়েরাম নামাজ পড়তে যাই রাস্তাঘাটে নাই কথা ঠিক কিনা সাথী বন্ধুরা বিশ্বনবী বলছেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পরে কয়টা নেকি হয় আর আসতে বলেন কয়টা পৃথিবীর ভাইজান আজকে পাশেই আমাদের নাজমুল হুদা সাহেব আলোচনা করে গেলেন পাশে একটা মাদ্রাসা কি নাম জানি মাদ্রাসা মদিনা উলুম মদিনা উলুমে যারা ছাত্র দিয়েছেন অ পৃথিবীর ভাইজান এখানে ওই যে ইন্ডিয়ান নায়িকা সানি লিওনের ড্যান্স শিখায় না কথাটি কিনা দারুসুন্নার ভিতরে মারামারি শিখায় না কোন নায়িকার গান শিখায় না কথাটি কিনা দারুসুন্নার ভিতরে কি গান শিখায় কোরআনের অক্ষর শিখায় আল্লাহ নে বলছে সই মুসলিমের হাদিস মান দাল্লা খাইরিন ফালাহু মিসল আজরি ফাইলি যেই ব্যক্তি একটা ভালো কাজের পথ দেখায় ভালো কাজ করে অনুরূপ নাকি পেয়ে যায় সুবহানাল্লাহ আপনি আপনার ছেলে পাঠাচ্ছেন এই দারুসুন্নায় মদিনাতুল উলুমে পাঠাচ্ছেন আপনার যেখানে সুযোগ হয় সেখানে ছেলে মেয়ে পাঠান কারণ সেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় অ পৃথিবীর যান আপনি দেখেন আপনার ছেলে আছে পাঁচটা চারটাকে আপনি স্কুলে পড়াইছেন একজন বাবা আজকে আমি আই ক্যান চ্যালেঞ্জ একটু চ্যালেঞ্জ করে বলতে চাই কোন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেটা আমি মারা যাওয়ার পরে জানাজা পড়তে পারবে পারবেন বাংলাদেশে আলহামদুল্লাহ সহ ভারতের বিভিন্ন জায়গায় আমরা মাহফিল করতে যাই চ্যালেঞ্জ দিয়েছি কেউ স্বীকার করে না অথচ দারুসুন্না আইডিয়াল মাদ্রাসার ছাত্রকে দাঁড় করাই দেন আপনি জীবিত এখনই জানাজা দিয়ে দিব পারবে না এখনই জানাজা দিবে এইটাই শিক্ষার দরকার আ পৃথিবীর ভাই যান বাংলাদেশের মাটিতে তুমি হতভাগা বাবার কি দাম আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর রিটায়ার্ড হওয়ার পরে তার ছেলে অস্ট্রেলিয়া মেয়ে কানাডা অথচ তার জায়গা বাড়িতে হয় না বৃদ্ধাশ্রমে পড়ে আছে তাহলে আপনার মতো হতবাকা বাবা পৃথিবীতে নাই ওই বাবা সফল যেই বাবা আজকে আপনার ছেলেটা আপনার মেয়েটা কোরআন শিখছে আজকে শুভ সংবাদ শুনলাম কুমিল্লা জেলায় মহিলা মাদ্রাসার সংখ্যা কম আছে আমাদের মিজানুর রহমান ভাই আপনার দাউদকান্দি শহরে মহিলা মাদ্রাসা চালু করেছে আলহামদুলিল্লাহ কালকে পড়েন আরে আলহামদুলিল্লাহ কালকে পড়েন জন্ম নয় যেন কি একটা অন্য গানের আসরের খবর দিলাম মেয়েকে সেই দাসে ঘরে তোলেন পৃথিবীবাসী বিশ্বনবী রাহমাতুল আলমিনের মেয়ে ফাতেমা তিনি পর্দা কেমন করেছেন মৃত্যুর আগে স্বামীকে ডেকে বলছেন স্বামী মরে যাওয়ার পরে বেশি মানুষ ডাকার প্রয়োজন না ইতিহাস প্রমাণ করে বলছে অল্প কিছু মানুষ দিয়ে জানাজা করে আমাকে দাফন করি দিয়ে কেন মানুষ মরার পরে আমাকে দেখলে কেউ বলবে মোটা কেউ বলবে শর্ট কেউ বলবে খাটো কেউ বলবে লম্বা এরকম বলতে পারে তাহলে পর্দার ব্যাঘাত ঘটবে মরে যাওয়ার পরে তাড়াতাড়ি দাফন করে দিও পৃথিবী বাসলে শুনলে অবাক হবেন ফাতেমা মারা গেলেন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় এত তাড়াতাড়ি হজরত আলী দাফন করলেন যে সেই সময়ের প্রেসিডেন্ট খলিফা আমিরুল মুমিন আবু বকর সিদ্দিকিরও পর্যন্ত জানায় নাই আল্লাহ একবার আপনি চিন্তা করতে পারেন পৃথিবীবাসী শোনম তাকে দাফন করার জন্য কোনো ছেলে টাকা দেয় না অথচ কোটি কোটি টাকা রেখে গেল তার লাশটা দাফন করার জন্য মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা উঠাইয়া তাকে দাফন করতে হয়েছে অ দাউদ কান্দির মুসলিম সাথী বন্ধুরা ওই বাবার সন্তান থাকার পরও মরার পরে লাশের কাছে কেউ ছিল না বরং তার পালিত একটা কুকুর পাশে পাহারা দিছে ইন্নানিল্লাহ আপনার যে আপনার সন্তান এমনটা করবে না তার গ্যারান্টি কি আ পৃথিবীর বাইজান শুনে রাখম এই জাতির কল্যাণের জন্য এই জাতির উপকারের জন্য এই জাতি কিভাবে ভালো কাজ করবে এই জাতি কিভাবে মঙ্গলের মাঝে থাকবে আল্লাহ সুবাহান তালা এই তো এই জাতির জন্য নির্দেশ দিলেন এ করবিস্মি রব্বি দিয়ে খলাক পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আ পৃথিবীর বাইজান কোরআনের বিদ্যা এমন বিদ্যা এই বিদ্যা পড়লে লস হয় না এই বিদ্যা পড়লে কেউ অসম্মানিত হয় না আজকের এই বর বর বরগোয়ালি দারুসুন আইডিয়াল মাদ্রাসার মাহফিলে আমি ডক্টর শফিককে দেখতে কেউ আসেন নাই ডক্টর ইমাম হোসেনকে দেখতে কেউ আসেন নাই আমাদের সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজুল্লাহকে দেখতে কেউ আসেন নাই বরং কোরআনের আলোচনা শুনতে আসছেন কথাটি কিনা নাকি কুমিল্লা দাওয়া মিডিয়ার আপনার এই আব্দুর রাশেদ বাইরে দেখতে আসছেন না দারুসুন আইডিয়াল মাদ্রাসার পেজের যারা অ্যাডমিন আছে তাদেরকে দেখতে আইছেন বলেন কারে দেখতে আইছেন না এই যে আমার আগে কোরআন তলাত করলো ঢাকা রাজধানীর সনামদন মসজিদের ইমাম হাফেজ মাহিদুল ইসলাম এবং সন্ধ্যার পরে আগে আলোচনা করেছেন ঢাকার আরেক মসজিদের ইমাম ইমাম ও খতিব শেখ দিদারুল ইসলাম এদেরকে দেখতে আইসেন আরে আমরা তো সানি লিওনের মতন সুন্দর না যে দেখতে যাইব আরে হতবাগা মুসলমান ওই বাবাটা কেমন বাবা যেই বাবা তার মেয়ে বা ছেলের বিয়েতে ইন্ডিয়া থেকে হায়ার করে নর্তুকে না নাসায় নাউজবিলা বর্তমান চায় না ও পৃথিবীর মুসলমান দুঃখ কোথায় বলবো যেই বিয়েতে আপনি বলছেন হুজুর দোয়া করেন যাতে স্বামী স্ত্রীর জীবন কল্যাণ হয় মঙ্গল হয় যেই বিয়েটা শুরুই হয়েছে হারাম দিয়ে গায়ে হলুদ গায়ে মরিচ লাগানো তারপরে গিয়ে ওই যে হলুদ বাসন্তী শাড়ি পরাইব তারপরে আসা যাওয়া এরপরে গানের ড্যান্স নাউজবিলা আস্তাকুল্লাহ আল্লাহর গজব পড়বো কথাটা কি না আপনি রাগ করলো আমার করার কিছু নাই কারণ কবরের শাস্তি কবরের শাস্তি ভোগ করতে হবে তাই পৃথিবীবাসী তুমি দেখো না আর এরকম দু একজন হুজুরও আছে আবার ওইখানে দোয়া পড়তে যায় যায় না আর সহ্য মুসলিম আর সহ্য মুসলিম আল্লাহ বলছে তুমি রবের নামে পড়ো রব তোমাকে যেই পড়া দিয়েছে সেই পড়া পড়ো আজকে রবের পড়া বাদ দিয়ে আপনি ওই যে বলছি না হাট্টিম আর টিম টিম টিম তারা মাঠে ফারে ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিমের এই ঘোড়ার ডিমের বিদ্যার কতদিন শিখাইবেন সুনান আবু হাদিস খুলেন আল্লাহ নবী বসা একজন মা তার সন্তানকে ডাকছে বাবা এদিকে আসো কিছু খেতে দেবো আল্লাহ নবী বলছেন তুমি কি সত্যিই কিছু খেতে দেবে বলছে জি হ্যাঁ আল্লাহ নবী বলছেন যদি না দিতে তাইলে তুমি মিথ্যা বলার জন্য একটা গোনা লেখা হতো নাউজুবিল্লা এবার আপনি জীবনে দেখেন তো যারা শিক্ষক খেয়াল করেন ছাত্ররা বলছেন এদিকে আয় কয় ওস্তাদ আমি পড়া পারিনি কয় আরে মারবো না এদিকে আয় কাছে গেছে আরে কৈশা দুইটা সর দিছেন দেন নাই আপনি যারা বাবা জীবনে কতবার ছেলের লোক এই মিথ্যা কথা বলছেন বাবা এই দিঘায় কয় আব্বু মারবা কার মারবো না এই দিঘায় কাছে গেছে দিছেন দুই থাপ্পড় দেন নাই যারা স্বামী হইছেন স্ত্রীর বলছেন এই দিঘায় কয় না তুমি দমক দিছো তোমার চেহারায় কয় মনে হয় তুমি আমার মারবা থাপ্পড় দিবা কয় আরে না কাছে যাইতে দেরি আপনি ফুটবলের মতন দুটা লাথি দিছেন হয় নাই জীবনে আপনি রাগ করবেন ওই দিন ঢাকা শহরে এক ভাই আমাকে বলতেছে ওস্তাদ কুমিল্লাতে আমাকে বলছে যে পায়ে ব্যথা পায়ের ব্যথার জন্য হাঁটতে পারি না তো কি করব। তা আমি আমি তো আর ডাক্তার না তবে আমি একটা কথা বলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কয় কি আমি কই দেখেন তো খেয়াল করে জীবনে আপনার স্ত্রীর কয়বার লাথি দিছিলেন আজকে বিদ্যুৎটা অফ করে দিয়ে বাতিটা তারপর পায়ে ধরে মাপসে নিয়েন তারপরে দেখবেন ঠিক হয়ে যাবে আমি আর কি করব বলেন কি হক একজন হক নষ্ট করছে না আপনার জীবনও তো এরকম করছেন একটা ধমক দেওয়ার কথা কিন্তু আপনি দুইটা সর দিয়েছেন তিনটা লাথি দিয়েছেন মনে হয় যেন ফুটবলের মতো মনে করছেন করেন নাই জীবনে আল্লাহ রসুল জুলম জুলুমা তুই আমাল কেয়ামা যেই ব্যক্তি জুলুম করে আসরের ময়দানে এটা অন্ধকার হয়ে দাঁড়াবে সুতরাং ইমাম যদি মুসল্লির প্রতি জুলুম করে কমিটির লোক যদি ইমামের প্রতি জুলুম করে নেতা যদি কর্মীর প্রতি জুলুম করে জনগণ যদি নেতার প্রতি জুলুম করে আল্লাহর কাঠ করা দাঁড়াতে হবে কথা ঠিক কিনা সুতরাং একজন মা যদি বাচ্চাকে সন্তানকে ডাকছে কিছু দেওয়ার জন্য এটা যদি মিথ্যা হয় না দিলে তাহলে আমি আপনার জীবনে দেখেন তো কত মিথ্যা কথা বলতেছি ছেলেকে বাবা বাজারে যাবো আরে না বাজারে যাইস না বাজারে মারামারি হইব তো এটা কি মিথ্যা কথা না ছেলেরা ঘুম পাড়াইতেছেন ঘুম পাড়ানোর সময় কয় এই তাড়াতাড়ি গুমা নাইলে তোর ভূত আইব নাইলে কিন্তু বাঘ আইব আসলে কি ভূত আছে তো আপনি যে ভূতের কথা বলেন ভূত বলতে তো করে না দিচ্ছে কোনো তথ্যই নাই আছে কেউ জিজ্ঞেস করেন ভাই উমুকে কেমন আছে আরে কবে ময়রা বুতুয়ে গেছে গা বলেন না এই কথাটা কিন্তু বলেন বলেন না কবে ময়রা বুতুয়ে গেছে এটা বলেন কেন বুথ হইছে মানে তার মানে যারা মুশরেক তাদের আকিদা হলো ঈশ্বর বা ভগবান যেই রুহুটা নিয়ে নিল এইটা আবার অন্য জাতি করে অন্য মানে প্রাণী বানাইয়া পৃথিবীতে পাঠাই দেয় আর মুসলিমদের আকিদা হলো মারা যাওয়ার পরে রুহুটা দুই জায়গায় যাবে হয় ইল্লিগিন নয় সিদ্দিন হয় জান্নাতি রুহু নয় জাহান্নামি রুহু আল্লাহর কাস্টডিতে থেকে যায় এখন আপনি যে বলেন যে ভূতই আবার দুনিয়াতে আছে তাইলে কি আপনার আকিদা ঠিক আছে আপনার ইমান আছে না গেছে কথা বলতে হুশ করে বলতে হবে